Poetry, When the Dream Burns, writer and poet Rijauddin Stalin. Change happens slowly, the body of the mind and the world. Dreams also change, is never misdirected. Sometimes mixed with trees, with rivers and birds, sometimes birds and insects. One day, the butterfly also caught a bond running after the deer. The striped tiger fell down. The current broke down on the shore in tears. Beauty has no meaning without ego. When, when other objects on earth are burnt, ashes are available. When people's dreams are burnt, there is, there is no ash. স্বপ্ন পুড়ে গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি রোজাউদ্দিন স্টালিনের স্বপ্ন পুড়ে গেলে এবার বাংলায় ইংরাজি অনুবাদটি পড়লাম স্বয়ং কবির লেখা এবার বাংলায় পরিবর্তন ঘটে ধীরে মনের দেহের আর জগতের স্বপ্নেরও পরিবর্তন ঘটে কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় কখনো মিশে যায় গাছের সাথে নদীয় পথের সাথে কখনো পাখি ও পতঙ্গের একদিন প্রজাপতিও পুড়ে যায় হরিণের পেছনে ছুটতে ছুটতে নেতিয়ে পড়ে ডোরা কাটা বাঘ স্রোত স্রোত কান্নায় ভেঙে পড়ে তীরে অহম ছাড়া সৌন্দর্যের অর্থ নেই পৃথিবীর অন্যান্য বস্তু পুড়ে গেলে ভস্য পাওয়া যায় মানুষের স্বপ্নে পুড়ে গেলে ছাইও থাকে না